না ভাই হবে না ভাই বিশ প্যাকেট নিলে আছে স্যার একশো টাকা প্যাকেট এক পিস তিরিশ টাকা একশো টাকা নিতে পারবেন দামে মেমে থেকে অর্ডার করি না ভাই আমার ইয়া আমার গড় আছে আর বেশি বড় বড় লেগেছিলাম আমি বলতে পারি